বাঙালি আজ নতুন করে স্বপ্ন দেখার দিন বেতালি বাঙালি আজ মুছে বাঙালি আজ নতুন করে স্বপ্ন দেখার দিন বেতালি বাঙালি আজ মুছে গেছে মর্ম ব্যথার ঋণ বেতালি বাঙালি আজ নতুন করে স্বপ্ন দেখার দিন বেতালি বাঙালি আজ মুছে গেছে মর্ম ব্যথার ঋণ আরে বাজা রে ঢোল বাজা বিজয় মিছিল সাজা আরে বাজা রে ঢোল বাজা বিজয় মিছিল সাজা খুশিতে নাচে হৃদয় হেই জয় বাংলা বাংলার জয় জয় বাঙালির জয় জয় বাংলা বাংলার জয় জয় বাঙালির জয় মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ এবার এই সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবার এই সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম জল প্রাণ খুলে নির্ভয়ে বল জয়ের তালে নাচে জল কান খুলে নির্ভয়ে বল বাংলা আমার মায়ের আচল আমরা যে বীর বাঙালি বেতালি বাঙালি আজ নতুন করে স্বপ্ন দেখার দিন বেতালি বাঙালি আজ মুছে গেছে মর্ম ব্যথার ঋণ আরে রে ঢোল বাজা বিজয় মিছিল সাজা খুশিতে নাচের হেই জয় বাংলা বাংলার জয় জয় বাঙালির জয় লাল সবুজের পাল তুলে দিন বদলের নৌকা চলে লাল সবুজের পাল তুলে দিন বদলের নৌকা চলে হাল ধরেছি মোরা ভয় করি না আমরা স্বাধীন বাঙালি স্বপ্ন দেখার দিন বেতালি বাঙালি আজ মুছে গেছে মর্ম ব্যথার ঋণ আরে বাজারে ঢোল বাজা বিজয় মিছিল সাজা খুশিতে নাচের বাঙালির জয় জয় বাংলা বাংলার জয় জয় বাঙালির জয় আমরা করব জয় আমরা করব জয় আমরা করব জয় আমরা করব জয় বাঙালি আজ নতুন করে স্বপ্ন দেখার দিন দেবতালি বাঙালি আজ মুছে গেছে মর্ম ব্যথার ঋণ দেবতালি বাঙালি আজ নতুন করে স্বপ্ন